তো বলেছি কোথায় যাচ্ছি এবারে ফার্স্টে যাব ওখান থেকে চন্দননগর আসল কিন্তু আমাদের চন্দননগর কারণ আমি কোনোদিনও দেখিনি আমি না আমাদের গাইড হচ্ছে হ্যাঁ ও গাইড সপ্তষী গাইড ও হচ্ছে গুগল ডট কম সব রাস্তা চেনে আমি হচ্ছে এমন এই লাইফে কোনো যেন ব্যান্ডেল চন্দননগর আমি দেখিনি তো এই দেখো ওয়েট করছি সামনে স্টেশন ট্রেন এখন আধা ঘন্টা লেট এখন আসেনি তো আসুক ট্রেনে উঠবো দেন পৌঁছে যা দেখাচ্ছি ট্রেনের মধ্যেও তো উঠিনি আমি ট্রেনের আগে উঠি সিট হ্যাঁ। পাই তারপরে সিট পেলে তবে না না সিট পাওয়া যাবে পাওয়া যাবে কপাল ভালো থাকলে যদি না থাকে দেন পসিবল নেমে ছাড়া যাবে হ্যাঁ সো ট্রেনে উঠলাম ভাবে আমার আমাকে এ আর এই দুজনে কীভাবে আমাকে ট্রেনে উঠিয়েছে মানে আমি মানে সত্যি লোকাল ট্রেনে ওঠার আমার অভ্যাস মানে কি অবস্থা বল না বল না অবস্থা খারাপ আর চাপাচাপি করে বসতে হয়েছে কারণ এক একজনের মানে সিটটা হচ্ছে চারজনে বসার সিট বা জ্যাকেট পরে এমন হয়ে গেছে অবস্থা মানে একচুয়ালি তিনজন বসতে পারে না একদমই চারজন চারজন চাপ আছে চাপ আছে এখানে হ্যাঁ। এখন আসছে কি এগারোটা চল্লিশ একটু লেট করেছে আজকে হ্যাঁ একটু লেট করেছে লেট লেট আগে নামি হ্যাঁ হ্যাঁ এটা একটা গার্ডেন করেছে এইদিকে অনেক লম্বা হ্যাঁ নামলাম ট্রেন দাঁড়িয়ে আছে এটা বেরোচ্ছে তো এবারে কোথায় এবারে ইমাম বড়া ও এখন ফার্স্ট ইমাম বড়া দেন হ্যাঁ। ওখান থেকে কোথায় ওখানে দেন টু চন্দননগর বাবা ট্রেনটা চলে যাক দাঁড়াও এই বেশিক্ষণ থামে না ট্রেনটা এখানে রে ভাই one one and half minute দাঁড়ায় তারও তো ওয়ান মিনিটও থামলো না এখানে প্যাসেঞ্জার নেই তাই আর কি করব ওটাই রে এক মিনিট থামলো না চলে গেল দেখ তো গাইস ট্রেন চলে গেল এবার এখন আমি আর সপ্তষী এই বাবু আসো আসো চা আমি আর চা খাবো না আমি জায়গাটা খুব সুন্দর জায়গাটা হ্যাঁ। সুন্দর লাগছে না হ্যাঁ। কোথায় কোথায় যেটাতে এলাম ও বাহ দেখবে দুটো আছে একটা হচ্ছে ওল্ড জুবলি ব্রিজ এটা নতুন এইটা দিয়ে এখন আসছি আমরা নিউ জুবলি ব্রিজটা দিয়ে তো গাইস এখন হুগলি থেকে তো হাঁটছি যারা যখন পার হব ওই ওইটা পার হয় তখন দেখাবো হ্যাঁ, হ্যাঁ সেটাই গাইস ও ওইটা দেখা যাচ্ছে হ্যাঁ, ও বাবা আরে আমরা এখান থেকে পেরিয়ে যাই না সেটাই জান তুমি আমার পেছনে থাকো আমি কি নিজে জেনে বসে আছি এখন ট্রেন লাইন পেরোবো ও oh ভাই কি অবস্থা কিভাবে ট্রেন বেরোতে হচ্ছে এই ট্রেন না আসে আসবে না আসবে না oh এই হ্যাঁ রে হ্যাঁ বাবার জায়গা তো ওখানে ট্রেন লাইনে বসছে কত দূরে আসবে কিনা দেখি তো বাবারে না গো ও তো ওখানে তোমার না মানে সাহসটা বেড়ে গেছে জানো তো এই তোমাদের পাল্লায় পড়ে আজকে আমার সাহস দেখো কত দূর এগিয়েছে কোথায় গেলে চলো আমরা নামছি হ্যাঁ, সাদা না সেটা পরে আসছি এই এখনই তো ইমামবাড়া ঢুকছি তো হ্যাঁ, হ্যাঁ, আমরা কালকে তো দেখলেই এবারে আমি যাচ্ছি হ্যাঁ তোমার পরপর দুবার হয়ে গেল তো ইমাম বড়া গিয়ে দেন বাকি তুই ওয়েট করো আরে রেখে দে নিয়ে এই আমাকে হাতে দাও হাতে দাও আরে এই ভাই দাও না ব্রো দাও না সা সা সাবধান আরে সাবধান সেই আবার চা হ্যাঁ এই এই ধর ধর ধর ধর আমি বারবার বললাম ধর ধর মানে হাত জোড়াই হলো গরম চা ভাই আগে চা খাই চা কেমন থাকাই না <laughs> ভালো আমার এখানে ভালো হয়েছে অনির্বাণ নেই কেননা ও থাকলে যে হাসাতোই না অনির্বাণকে মিস করছি আর মিস করছি প্রশান্ত ঠিক আছে বাট বেশি মিস করছি রে এই আই অনির্বাণ থাকতো অনির্বাণে বললে পরে তোমার হাত আবার ফুটতো সেকেন্ড টাইম ওকে <laughs> খাচ্ছে এখন ওরা দুজন চা চা আমরা এখন হুগলিঘাট ঠিক ব্রিজটার তলায় বসে আমরা সব চা খাচ্ছি না এটা হচ্ছে প্ল্যাটফর্ম টু এটা প্ল্যাটফর্ম টু থেকে ওরা খাচ্ছে ওই দিকটা এইটা এইটা প্ল্যাটফর্ম 1 এইটা প্ল্যাটফর্ম 2 পারছি না আমি খুশি বাড়ি থেকে ডাবল শট কফি খেয়েছি এখন চা খাচ্ছি আমার প্রচন্ড গরম লাগছে বাড়ি হয়ে গেল বাহ ও তো হয়ে গেল অত তো ও মাস্টারপিস সবার আগে ও শেষ করেছে হ্যাঁ সবকিছু তুমি শেষ করেছো এই এই এই বন্ধ করো চলো হ্যাঁ, ঠিক আছে বন্ধ করে এখান দিয়ে সোজা চন্দননগর তো যাচ্ছি এখন ইমামবাড়া ইমামবাড়া রাস্তা দিয়ে এরকম সুরক্ষির দোকান এ কত দূর রে বড় এই তো সামনে ভিউটা বেশ সুন্দর হ্যাঁ শ্রীরামপুর হচ্ছে ড্যানিশ বাবা হুগলিকে মনে রাখবে মিনি ইউরোপ বলে মিনি ইউরোপ মিনি হ্যাঁ। ইউরোপ ইয়েস কত ফরেনার এসছে এখানে হ্যাঁ মিনি কালকে প্রায় 19 20 জন ফরেনার দেখেছি আমি হ্যাঁ? হ্যাঁ এখানে আসে ভাই হ্যাঁ এসেছিল হ্যাঁ, ওই তো ইমাম ওই যে দেখো ওই ওই তো একদম সামনে ওই <laughs> হ্যাঁ সো গাইস অলমোস্ট এসে গেছি হ্যাঁ।, হ্যাঁ এবার একটুখানি হাঁটলে পরে দশ টাকা করে টিকিট টেন রুপিস টিকিটও না আমি জানিও না টিকিট আছে বাবা গো সব জায়গাতেই মানে কি বলবো বিজনেস ঠিক আছে যাক যাই ট্রেন দেখাচ্ছি বললাম অলমোস্ট দেয়ার পৌঁছে গেছি আমার কি সুন্দর ছোট ছোট রাস্তা গো দেখো বাবা রে বাবা প্রচুর আচ্ছা ওপরটা না না না না আরে এই যে এই যে এইটা হ্যাঁ, এরকম চলে এসেছি লাইফে ফার্স্ট টাইম আমি চলে এসেছি এসেছি ইমামবাড়া লোক থাকে নাকি হ্যাঁ। হ্যাঁ, গাইস চলে এসছি ইমামবাড়া প্রবেশ মূল্য মাত্র দশ টাকা এখানে দেওয়া আছে প্রবেশ মূল্য দশ টাকা এবারে আমরা এন্টার করলাম আগে হ্যাঁ। টিকিট টিকিট <laughs> তো ভেতরের দিকে দশ টাকার টিকিট আরে প্রচন্ড রোদ লাগছে রে কেন এত চাপিয়েছি প্রচন্ড গরম লাগছে গরম লাগছে প্রচন্ড গরম লাগছে আগে ঢুকি দেন দেখাচ্ছি আরে সো চলো টিকিটগুলো দেখো সব সপ্তষী দেখে দেখে দেখি এ দেখো টিকিট তিনখানা থ্রি টিকিট এবারে ঢুকবো ভেতর টেন রুপি এ দেখো ফাউন্টেন চলছে ওয়াও এই শুনছো তুমি আমার এই ফটোগুলো নাও না ফটো নিচ্ছি তো তুমি আমার হই নাও কারণ আমি ব্লক করছি তো ওই জন্য অ্যান্ড্রয়েড থেকে নিচ্ছি হ্যাঁ তুমি তাই নাও বাও নাইস না সবাই দেখো লাইফে ফার্স্ট টাইম এলাম ইমাম বড়া এই উপরে উঠতে পারবো এই অনলি লেডিস এরা কোথাও তো রয়েছে অনলি লেডিস আমি উঠব চাপ নেই এরকম ওয়ে টু লেডিস আমি উঠবো আমি পারি উঠতে আমি আমার চাপ নেই এই দেখো এখানে দেখাচ্ছে এরকম way to ladies club tower ওপরে আমি উঠবো বস আমি জানি না এ শুরু করে দিয়েছে ফটো তোলা তো এই দেখো তো একসাথে তুলবো সবাই ফটো কেমন লাগছে তোমাদের জন্য তো পুরনো হ্যাঁ ও তো অনেকবার এসছো আবার আচ্ছা এই ভেতরটা দেখেছি ওই এখানে দেখো কত সুন্দর একটা ফাউন্টেন এই দেখো এখানে ফাউন্টেন রয়েছে ভেরি নাইস এই হচ্ছে ইমামবাড়া প্লিজ আমি যেন ছিটকে জলে পড়ে না যাই বাউ মাছি হ্যাঁ নিচে নেমে লাভলি আমি অনেকটা এখনো বাকি আছে এখন আপাতত বন্ধ করি দেন কিছুক্ষণ পর বাকি যখন নিচ্ছি তো গাইজ আমার প্রচণ্ড ভালো লেগেছে এখানে এসে বড়ায় সন্দীপ আর সপ্তষী কোথায় গেল ফটো তোলার নামে ওই তো ওইখানে যাই হোক ওরা ফটো তোলা নেই আর আমারও অনেক ফটো তোলা বাকি রয়েছে দেখো যাকে বন্ধুরা যারা যারা আসুনি এখানে আসতে পারো হুগলি ঘাট থেকে নেমে জাস্ট পাঁচ দশ পাঁচ মিনিট পাঁচ মিনিট হেঁটেই এখানে আসতে পারো ইমামবাড়া খুবই ভালো এখন আমি ওই উঁচুতে উঠবো কিছুক্ষণ পর ওই উঁচু ক্লক টাওয়ারে ওই যে ওই দিকটা হচ্ছে ছেলেদের আর এই দিকটা হচ্ছে মেয়েদের হ্যাঁ এখানে দাঁড়িয়ে কোথায় কোথায় সন্দীপ কোথায় এই কোথায় এই বাবু আসো এখানে আমাদের ভিডিও করো এই হ্যাঁ সেলফি নেবো দাঁড়াও এই উঁচুগুলোতে কি আছে গো এই এইদিকে চলে এই আসো সেলফি নিয়ে নি সো গাইস এই দেখো এই হচ্ছে এখানে উঠতে পারবো কিনা আমি জানি না এখানে ওঠা অ্যালাউ নেই নাকি বুঝতেও পারছেন এখন ওঠা অ্যালাউ আছে কি না না দরকার নেই আমি তাও এখানে দেখিয়ে দিচ্ছি ওঠা যখন অ্যালাউ নেই তখন এত বড় খুলে কি ক্লাব করেছে এই দেখো পুরো ইমাম্বরা ওয়াও এই হচ্ছে ভেতরটা ওয়াও নাইস আমি জানি না দরজার মধ্যে কি আছে ভেতরে বাইরে নিচে নামা যাবে দরকার নেই হাত পা ভেঙে যাবে ভাই ভাবে নামতে পারবো না এখানেও উঁচু নিচু আছে আমি বেটার হবে আমি সিঁড়ি নিই হ্যাঁ বাবু হ্যাঁ। কে বলেছে বেকার কথা আমি মানি না আমার হাত ধরো আমি নামবো হ্যাঁ যাবো চলো না এই এই তো গাইস আমার খুব মজা লাগছে এভাবে আমি কোনোদিনও ইমাম বড় আসিনি আরে অদ্ভুত ভেতরে ঢুকতে দিচ্ছে না তাহলে কি করতে আমরা বানিয়েছে প্রাইভেট প্রপার্টি নাকি ইয়েস প্রাইভেট বলেই তো প্রাইভেট কি আছে এটা প্রাইভেট মোটেও না এটা কি প্রাইভেট এইখান থেকে ছবিটা তুলি কোথা থেকে এবারে দেখো সানক্লক হ্যাঁ, এখানে ঢুকছে এবারে এই এইখানটা ভিডিওটা নিয়ে দেখো এখানটা একটা ফটো নিয়ে নিই জলদি কি সুন্দর লাগছে না দেখো এই শুনছো এটা কাজ করো তো এই দেখো সামনে গঙ্গা রাখা যাচ্ছে কত কষ্ট করে একটা ফটো নিয়েছিলাম ওখানে আচ্ছা এখানে ফটো না তোলার রিজন কি আছে এখানে তো কত ভেতরে আচ্ছা কেন ওয়াও গঙ্গা রাখো নাইস না এখানে গোলা আইসক্রিম পাওয়া যায় ফুচকাও আছে হ্যাঁ, হ্যাঁ, ফুচকা খাবে এখানে একবার ফুচকা এত বেলা আমি খেয়ে দেখবো কি রকম হ্যাঁ, খাবো চলো আমি তো ইচ্ছাও করছে ওই যে সানক্লক ওই যে কোথায় সানক্লক কোথায় ওই দাঁড়িয়ে আছে ওই যে ওই যে ওই কোথায় ওই যে এইখানে এইখানে এইখানে ও আচ্ছা এটা সানক্লক ও মাই গড এটা এইটা হ্যাঁ, এই যে এইটা এই যে উপরে সবাই দেখছে গাইড ওই যে ওই যে জুবলি ব্রিজ ওই যে ওই জুবলি ব্রিজ সাইড ওই ওখানটা পড়ে যাচ্ছে এটা সানক্লকটা দেখিনি সো হ্যাঁ। গাইজ এটা সানক্লক এরকম বাও यार হ্যাঁ, এখন 12টা বেজে গেছে হ্যাঁ দেখো ছায়া পড়ে ওই দেখো না ছায়াটা পড়েছে একটা এই দেখো ছায়াটা পড়েছে দেখো চল কি অদ্ভুত না বাও দেখেছিস এই শুনছো বাবু দেখো না সাড়াটা বলেছে দেখো বারোটা এই দেখো সাড়াটা বলেছে এই বারোটা বাজে একটা দিকে ওই দিকে কি অদ্ভুত না ফরে এই যার ফটো তোলো না আমি তো ব্লগে আছি ওই জন্য সো গাইস যারা এসছো হ্যাঁ আমি ব্রিজটা নিয়ে নিয়েছি তো গাই যারা এসতো এরা দুজন তো প্রচুর এসছে ইমামবড়ায় আমি প্রথমবার এসছি বলে আমি এত এক্সাইটেড ফিল করছি আমার পেছনে রয়েছে সানক্লক প্রচণ্ড সুন্দর মানে যাদের কাছে ঘড়ি নেই তারা সিম্পলি আগেকার যুগের মতো দেখতে পারবে যে কটা বাজে না বাজে প্রচণ্ড ভালো এরকম পেছনে কত খাবারের স্টল এরকম দেখ এই দেখো ওই যে খাবারের স্টল প্রচুর ওটা বললে হ্যাঁ, ওদিকটা দেখাচ্ছি এই দেখো ওদিকে <laughs> ও হ্যাঁ হ্যাঁ ওইটা ও বা আচ্ছা তো ওখান থেকে দেখা যাচ্ছে লিনমম্বারা হ্যাঁ, হ্যাঁ, লাগছে তাই না সপ্তশী হ্যাঁ, বাবু কেমন একদম এরকম বাচ্চারা খেলছে ফুটবল ওই দিক ওই পাট ওই দিকটা হালি শহর কোন দিকটা ওই দিকটা ওই দিকে ওই দিকটা হচ্ছে নৈহাটি কোন দিকে ওই দিকটা হচ্ছে ওটা ওই দিকটা নৈহাটি হ্যাঁ না না ওই ওই পারে ওই সাইডটা ও তো ওই ওই পারে হ্যাঁ, আর দিকটা হচ্ছে হালি শহর ওই দিকে यार এটা হচ্ছে ওই যে লাইভ আচ্ছা নৌকা করে কোন দিকটা যাচ্ছে এই নৌকাগুলো সাংঘাতিক গো আমরা এখানে চলে যাই না কোথায় না না এইখানে যাবে না সব যাবে পাগল ডুবে মরবো আমি যাব না আমি যাব আমি যাব না ডুবে যাব সাহস ফটো দাও দেখো আইসক্রিম খাচ্ছে কি আইসক্রিম খাচ্ছ কোনটা বাটারস্কচ বাটারস্কচ দেখি আ কেমন ভালো ভালো হ্যাঁ এটাও আল্লাহ থাকে জান কিন্তু কিছু বোঝা যাচ্ছে না মানে এদের এরা হচ্ছে কি বলতো এরা এতটাই পিওর হয় না জান মানে বলার মতো না আমাদের যেমন হাজারটা দেব দেবতা বাট মুসলিম সমাজে একটাই দেবতা থাকে এটাই হচ্ছে মানে ফারাক আচ্ছা এটা মসজিদ ও ভয়ঙ্কর এ বিশ্বাস করো আমি না এত বড় আমি জানিও না এটা মসজিদ আমি আমি জানতাম না এটা মসজিদ এগুলো এগুলো চলো যাই যাই ও ওয়াও আমি ঘর এতক্ষণ আমি আরও ভেতরটা দেখছিলাম ক্যামেরা অ্যালাউ নেই কি করব এখন সপ্তর্ষি গেছে প্রচণ্ড গরম লাগছে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ চটি গাড় দিতে হচ্ছে এখন আমার ভেতরটা দেখছে বলে প্রচণ্ড গরম লাগছে আরে মাকে বলি মা এখানে ঠান্ডা ঠ পর্যন্ত নেই প্রচণ্ড রোদ এরকম রোদ প্রচন্ড গরম লাগছে আমার লিটারেলি গরম লাগছে এগুলো বলে কেন যে তুমি বললে এতদিন চাপিয়ে আর প্রচুর আরে তাহলে বল ধরো ফটো ফটো তোলা হলো এবার এখন আমি একা উঠবো ক্লক কেননা ছেলেদেরটা হচ্ছে ওইদিকে আর মেয়েদেরটাই পেছনে হ্যাঁ মেয়েদের লেখা আছে লেডিস অ্যালাউ ফর লেডিস আর ওদিকে অনলি ফর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি উঠবো আমাদের জন্য এই ব্যাগটা না ওইদিকে লেডিস ওইদিকে লেডিস হ্যাঁ, ওইদিকে Now হ্যাঁ, she's going to explore the clock, clock tower. So guys এখন ক্লক টাওয়ারের নিচে আর এখানে লেখা আছে way to clock tower ladies only just not allowed এই দেখো দেখিয়ে দিচ্ছি এই দেখো ওয়ে টু ক্লক টাওয়ার এবার আমি এখানে উঠবো দেখেই আমার এখন থেকে দম ফেটে গেছে কেননা প্রচণ্ড উঁচু ও মাই গড এই দেখো এবারে শুরু হবে এখান থেকে আমার journey so let's go oh my god guys আমার এখন থেকে পেছন ফেটে গেছে ওয়াও লুক দিস ভিউ এই দেখো উঠতে উঠতে একটা এখানে কোন প্রেমিক প্রেমিকা নাম লিখেছে জানি না কে কি বুঝা কি জানি না কিনা এরকম নাইস ভিউ মাই গড এখন অনেক টোঠা পাখি আমি এখনো উঠছি পাচ্ছি না উঁচু উঁচু ও মাই গড প্রচণ্ড উঁচু গাইস প্রচণ্ড উঁচু মাই গড আমার তো এখন থেকেই গাইস দমটা গেছে পাচ্ছি না একটু ব্রেক দিই ও মাই গড আমার বর আর সপ্তশী নিচে ওয়েট করছে তো ফেল হয়ে যাবে উঠতে উঠতে oh আমি উঠছি আমার কষ্ট হচ্ছে মানে দেখা যাক কখন আমি উঠি ওরে ওরে নামাটা প্রবলেমের কিছু না ওঠাটাই যা হোক আমার যে ও oh এবার ছিল না দেখো কোথা থেকে উঠেছি ও ভাই গড পুরো ওপর থেকে দেখা যাচ্ছে ভিউ দেখো দেখি সিরিয়াসলি ওর কথা বলতে পারছিলাম না তখন প্রচণ্ড হাঁপাচ্ছিলাম দেখো দেখো পুরো ভিউ দেখা যাচ্ছে আমি এত হাঁপাচ্ছিলাম বাড়িতে এসে ভয়েস ওভারে রেকর্ড দিয়েছি দেখতে দেখো গাড়িটা <sighs> oh my god. Oh my gosh. Guys <sighs> অনেক কষ্ট উঠতে পেরেছি ফাইনালি এখানে প্রচণ্ড কপালে নাম সব লেখা আই আমার কাছে লিপস্টিক বা কিছু থাকতো না আমি আমার সন্দীপের নামটাও দেখতাম বয়স্করা প্লিজ এখানে আজকে ছিল না হার্টের প্রবলেম হবে আমি উঠলাম খুব ভালো জায়গা এরকম এরকম গাইস অনেক কষ্ট করে উঠতে পেরেছি আর এই হচ্ছে ভিউ দেখে দিলাম কথা বলতে পারছিলাম না এবার আবার কষ্ট করে নামতে হবে এতটা সিঁড়ি আরে বাপরে বাপ সো গাইস ফাইনালি এতগুলো সিঁড়ি উঠলাম ওপরে ভিউ দেখলাম প্রচণ্ড ভালো লাগলো এবার আমি আবার নিচে নামছি ওরে ওরে আমার বর দাঁড়িয়ে আছে বেচারা আমার প্রচুরটা ধরার চেষ্টা করেছে এবারে এখন যাব যতদূর মনে হয় ব্যান্ডেল নাহলে চন্দননগর চন্দননগরে পাতাল বাড়ি আছে ওখানে দেখবো কথা বলতে পারছি না গাইস কাট কাট কাট নাম্বারটা কমপ্লিট সব বেবি এখন যাচ্ছি অনেক অটো নড়ছে চন্দননগর ওটা বাবা স্ট্যান্ডে চন্দননগর স্ট্যান্ড ফ্রেঞ্চ আর্কিটেকচার যাই মানে মায়ের জন্য মিষ্টি কিনতে হবে আচ্ছা, হ্যাঁ, তো গাইস চলে এসছি এই দেখো চন্দননগরে তুমি এইটাও দেখিয়ে দাও এটা হচ্ছে এটা হচ্ছে এসডি অফিস কোনটা এসডি অফিস ওই শাসক ও এটা এসডি অফিস গভর্নমেন্টের বাবা গাইস নাম চন্দননগর আমি টয়লেট করে আসি হ্যাঁ আমিও যাব লেডিসের নেই আমার পাচ্ছি না মাথা করছে বমি আসছে আরে বাবা রে এই কি টোটো রে ভাই পুরো পা কোমর পুরো ধরে গেছে তো গাইজ আমরা অনেক কিছু ঘোরা বাকি আছে দেখতে থাকো সব কিছু দেখাবো তোমাদের রানাঘাট রানীঘাট এই কি রানী ও সরি রানা রানীঘাট এটা কি রানীঘাটের গঙ্গা এই হচ্ছে জগদ্দল ফেরি সার্ভিস ওই যে কাউন্টার কোনটা এই যে কাউন্টার এইটা হচ্ছে কাউন্টার এই যে টিকিট কাউন্টার এই যে টিকিট কাউন্টার এই আগে ও ওরে না দৌড়ে নামতে যাও না ফিসলে পড়বে আরে না না আসো না আসো না চলো যাই এই নাইস তো এই হ্যাঁ এখানে ভালো ফটো আসবে নাইস यस এই কি রাখছ কে না না ডাকছে না আমরা এইখান দিয়ে এই সাদিয়ে যদি গঙ্গা বোতল আনলে ভালো এই হ্যাঁ এটাও ঠিক এই দেখো দেখো দেখো এই রে ফটো নাও না না আমি আগে তারপর তো তুলবো সো গাইস এই দেখো রানীঘাটের গঙ্গা একটা লঞ্চ বাবু ফটোটা এমন ভাবে নাও লঞ্চও আসে গঙ্গাও আসে ওই যে ওইটা হচ্ছে জলশ্রী ওইটা রেস্টুরেন্ট ওই যে ওই যে ওই একটা লঞ্চ দাঁড়িয়ে ওই ওইটা হচ্ছে জলশ্রী এটা রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্ট হ্যাঁ ইয়েস রেস্টুরেন্ট খাওয়া দাওয়া হচ্ছে ওমা এই ওখানে ঢুকলেই তো হয় রে ভাই আমার খিদে পেয়েছে আর বেশি যাওয়া দেখে এটা কাদা আছে হ্যাঁ ফিসলে পড়বো না ফিসলে পড়ো প্যান্ট ফ্যান জামা সব যাবে যেও না তো এখানে দেখো চন্দননগরের ফুটপাথের ওপরে বসার সিট হ্যাঁ লাভলি না কোনখানটা কি আর রোল খাবো না হ্যাঁ সেটাও ঠিক চলো তাই খাই চলো চলো না তাই খাবো বলে তো এখন আমরা পাপড়ি চাট যাই হোক ঝালমুড়ি ফালমুড়ি খেয়ে নিই পাও এটা কো পাপড়ি চাট ঝালমুড়ি আমি ঝালমুড়ি খাইনি বড় দুটো নিয়ে তো এখন এরা ঝালমুড়ি খাচ্ছে পাপড়ি চাট আর ঝালমুড়ি আমি ভাবো না আমি এগুলো খেলে পেট আমার হালকা হয়ে যাবে তো মানে বেকার বেকার মিথ্যে মিথ্যে পেট ভরে যাবে তো আমি এখন কি খাবো বিরিয়ানি না না না রোল খাবো আমি কিন্তু রোল খাবো কি আমি রোল খাবো সামনে হ্যাঁ? আমাকে রোল খাওয়াতে হবে আমি জানি হ্যাঁ, হ্যাঁ থানা কোর্ট আছে হ্যাঁ, হ্যাঁ কোর্টও তো আছে কি করে থানার সামনে মরবো যে সামনে মেয়রের গাড়ি আছে ডেপুটি মেয়র বন্ধুরা এরা পাপড়ি চাট খেয়ে নি দেন রোল খাবো দেন পাতাল বাড়ি চা ছাঁচ অনেক কিছু করা আছে ও মাই গড ও মাই গড ব্লগটা দেখতে থাকো গাইস জগদ্ধাত্রী হ্যাঁ ওটা তো ফেমাস হয় কেমন বাপড়ি পাপড়ি চাট আমার ভালো লেগেছে আমি এখন রোলের জন্য ক্রেভিং আছি এখন এই যে গলিটা দেখছো বন্ধুরা এখানেই রয়েছে সূর্য মোদকের দোকান এখান থেকে সোজা গিয়ে ডান দিকে ঘুরলেই পাঁচ মিনিট বলছে এগরোলের ইয়ে স্টল আসছে এই এগরোল আর ইয়ে চাউমিনের স্টল আসছে না খেলা করে বাবা ও বাবা তো ওখান থেকে সোজা গিয়ে ডান দিকে দেন মিষ্টি কেনে দেখাবো তোরা খেয়ে না বাবু হয়ে গেছে তো এখন যাচ্ছি এই গলি দিয়ে সোজা এই রাস্তাগুলো কি নাইস না দেখো হ্যাঁ, অনির্বাণ থাকলে ভালো হতো অনির্বাণ এ মাছি কি মাথা ছেলে চান্দের নগর এটা কি গো ইয়ালো ইয়ালো বিল্ডিং এটাই মনে পাতাল বাড়ি হ্যাঁ এটা পাতাল বাড়ি এটা পাতাল বাড়ি কে জানে বাবা জানি না হ্যাঁ। এই এই জায়গায় এই জায়গায় বড় বাজার হ্যাঁ, রাস্তা এইদিকে গেছে সূর্য মোদকের দোকানে দেখো রাস্তাগুলো নাইস ওয়ার্ড রিয়েলি রাস্তা নাইস মানে ফাঁকা ফাঁকা রাস্তা নাই না হ্যাঁ। দেখে মনে হচ্ছে সল লেক হ্যাঁ এখানে কর্পোরেশন ট্যাক্স এরিয়া হ্যাঁ, চলে এসছে বিখ্যাত সূর্য দোকান কত কষ্ট করে আমাদেরকে খুঁজতে হয়েছে এই দোকানটাকে কোথায় জিটি রোড এটা রোড ওখান থেকে থেকে মিষ্টি নেব মিষ্টি নিয়ে পাতাল বাড়ি তাই তো হ্যাঁ, মিষ্টি নিয়ে পাতাল বাড়ি পাতাল বাড়ি সেটাই সো গাইস ফাইনালি মিষ্টি নেওয়া হয়ে গেছে ফেমাস জল ভরা তালশাস এত অসভ্য সব কিনে দিয়েছে আমার বরটা এটা কখন বিল করছে একটা টাকা খরচা করতে দেয়নি আমাকে এক টাকা খরচা করতে দেয়নি বলেছে আজকে বছরের শেষ দিন আমি সবাইকে মিষ্টি মুখ খাওয়াবো সুইট তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে কি কি মিষ্টি প্রচন্ড ফেমাস ফেমাস মিষ্টি হ্যাঁ এত কেন করলে বাবু এরকম তোমাদেরকে মনে বলে মিষ্টিগুলো দেখাচ্ছি জাস্ট অ্যামেজিং মিষ্টি এই দেখো গাইস এই দেখো মিষ্টিগুলো জাস্ট দেখো ওয়াও ভাবছি কতক্ষণে আমি বাড়ি গিয়ে এগুলোকে কতক্ষণে খাবো এই দেখো গাইস এখানে অনেক আছে ষাট পঁয়ষট্টি পঁচাত্তর ওয়াও গাইস মিষ্টির প্রাইস দেখো মানে তোমাদের যদি মনে খেতে হয় পুরোটা বড় হাঁ করে খেতে হবে ওয়াও এরকম মানে আরও অনেক মিষ্টি রয়েছে যা দেখবেন সব নতুন গুড়ের এরকম দ্যাটস মোর এরকম এরকম সব থেকে ফেমাস হচ্ছে দেখো এই ক্ষীর কদম্বগুলো খুব বড় সাইজ মিষ্টি পাতুড়ি থেকে শুরু করে চমচম ল্যাংচা সবই আছে দাদা এই দেখো গাইজ সো ফেমাস এই দেখো গাইস মিষ্টি নেওয়া কমপ্লিট আমি তো হ্যাপি এবারে ভাই আমি প্রচন্ড খিদে পেয়েছে এবার আমি খাবো না খেলে মরে যাবো গাইস আবার পরে কথা বলছি গাইস এখানে একটা চার্চ ছিল বলে এখানে ঢুকলাম চার্চটা বন্ধ কিন্তু এমনি বাইরের দিকটা খোলা আছে বলেই আমরা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এরকম ওটাই আমি করছি সুন্দর কিন্তু চার্চটা চারটের পর খোলে কিন্তু তখন সাড়ে তিনটে বেজেছিল অতক্ষণ ওয়েট করা আমাদের পক্ষে পসিবল ছিল না ওই জন্য এ দেখো ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক কি সুন্দর লেখা আছে ওটা কি ভাষা আমি জানি না ফ্রেঞ্চ ভাষা বলে পড়তে পারতাম না গাইজ খুব সুন্দর ওইখানটা দেখো গাইজ ওখানটা আমি দেখাচ্ছি তোমাদেরকে ওইখানটা যখন জিজাস ক্রাইস্ট যখন জন্মেছিল তখন একটা সুন্দর একটা জিনিস থিম সাজিয়েছে দেখো দেখিয়ে দিই শিপ টিপ ছিল oh my god Oh, baby Jesus. So sweet. Guys পাতাল বাড়ি ঢুকবো হ্যাঁ, তার আগে এই দেখো জ্যাম জ্যাম না ল্যাম ল্যাম জানি না জ্যামই লেখা আছে হ্যাঁ, এখানে জ্যাম জ্যাম বললাম না নাকি এখানে খেতে এসছি মোমো আমি কোথায় সামির ওর নামটা নেবে না ঠিক আছে ব্লগে আছি ভদ্র হয়ে আছি ঠিক আছে সামিরা নামটা আমার সামনে একদম নেবে না দু চোখে দেখতে পারি না মালটাকে আমি যাই হোক আমি শুধু একাই মোমো খাবো এরা বিরিয়ানির ভক্ত তো এরা আশা করে আছে যে ওর দাদা বৌদি বিরিয়ানি খাবে তো ঠিক আছে এই বেশি ধরবে এক সেকেন্ড হ্যাঁ, এই গাইজ দেখো মোমো চলে এসছে আবার দেখাচ্ছে ওয়েট গাইজ এই দেখো মোমো ওয়াও নাইস লাগছে না তোমরা দেখো না ঠিক আছে হ্যাঁ তোমরা দেখো না হ্যাঁ হ্যাঁ তোমরা দেখো না তোমাদের পেট খারাপ হবে না তোমরা দেখলে আমার পেট খারাপ হবে হুম রিয়েলি নাইস গাইস আমি এখন ব্লক করতে পারছি না ভাই আমি এখন খেয়ে নিই প্রচন্ড খাওয়া হ্যাঁ? ভিডিওইং ভিডিওইং দেখো সকালবেলা আমি এক পিস ব্রেড আর শুধু কফি খেয়েছি এই <laughs> তার আগে এক পিস তোমার থেকে মার খাবে কিন্তু পাপড়ি চাট খেয়েছি তার আগে মার খাবে ওই জন্য মোমো এটা আমার মোমো আমি বিরিয়ানি অব্দি বস ওয়েট করতে পারবো তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি ও বেশি কোনো হেরেইয়া থাকতে পারছে না <laughs> চলো দেখো এটা স্ট্যান্ড এই কিসের স্ট্যান্ড ওই ওই কি করছে জানো আর সব করে হ্যাঁ ওই যে সবাই ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে এ ওয়াও লাভলি কে করেছে এটা ওই যে এই অনেকটা সুন্দর ঘটনা yeah exactly wow nice right এটা হচ্ছে আলাদা এটা পেন এই যে ওয়াও কি নাইস পার্কের মতো হ্যাঁ চন্দন নগর আহ এই একটা খাও না ওই ওই যে জগৎ এটা ধর দল আইফোনে তুলো ওই যে জগৎ দল ওইটা। ওয়াও यार সো লাভলি না গো কি করবো রে না না না না। ওয়াও यार এই ওদিকটা দেখ পুরো জঙ্গল তাই না সপ্তর্ষি ব্রো ওই দিকটা একটু জঙ্গল ওয়াও यार লাভলি না না ভিউটা নি হ্যাঁ ফটো তুলতে পয়সা দিবি আমাদের সব পয়সা ছবিগুলো দেবো গ্রেট জায়গা গ্রেট জায়গা এই দেখো সত্যি খুব ভালো জায়গা মানে এখানে আমি ফার্স্ট টাইম এসে চন্দননগরে আমি পুরো চন্দননগরে ফ্যান হয়ে গেলাম তাই তো সে চন্দননগর চান্দের নগর <laughs> চান্দের নগর সো আচ্ছা, গাইস বাবু হ্যাঁ। আমাদের প্রচন্ড ভাল লাগছে চন্দননগর এতক্ষণে কি চন্দননগর স্ট্যান্ড দেখলাম তারপর হ্যাঁ এখন হ্যাঁ, যাচ্ছি পাতালবাড়ি পাতালবাড়ি এই লঞ্চে তো লঞ্চে উঠলাম না তো লঞ্চে উঠবো তো হ্যাঁ দেখাতে হবে লঞ্চে কি <laughs> তো গাইজ দেখতে থাকো আমি তো প্রচুর ফটো তুলেছি মানে এটা কি রে সেন্ট জোসেফ ও এটা স্কুল এই দেখো গাইজ এটা হচ্ছে স্কুল এই যে এটা ভেবেছিলাম নাকি চার্চ ভেরি নাইস কি রাস্তা দেখেছো রিয়েলি নাইস রাস্তা মনে হচ্ছে পুরো ফ্রান্সের রাস্তায় হাঁটছি আর এখানকার লাইটগুলো তেমনি ফ্রান্স ওই দেখো এ দেখো ফ্রেঞ্চ ফ্রেঞ্চ টাইপের ঠিক আছে লাইটগুলো খুব ভালো गाइस ये देखो মানে বাপরে নামটা অদ্ভুত পাতাল বাড়ি জানি না কেন এই হলুদ বিল্ডিংটাই হচ্ছে পাতাল বাড়ি জানি না খোলা আছে না বন্ধ আছে না কি আছে দেখ হ্যাঁ, এইটুকুই দেখো গাইস নেই এইটুকুই ব্যাস পাতাল এর থেকে ভালো ব্যান্ডেল এর থেকে ভালো ব্যান্ডেল চলে যেতাম চলে যাই দেখি আমি একটু নিয়ে দেখো যাবো কি করে পুরো হাঁটবো চলো হাঁটবো চাপ নেই হাঁটবো চলো সো এই লঞ্চে উঠছি এই যে এবারে এই ব্রিজ ও মাই গড দেখো ওইটা একটা রেস্টুরেন্ট তাড়াতাড়ি উঠতে হবে কেমন লাগছে হ্যাঁ, না আমি এর থেকেও বেটে নৌকাতে উঠেছিলাম মনে আছে রেস্টুরেন্ট হ্যাঁ ওটা রেস্টুরেন্ট জানি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা ইনিশিয়েটিভ ওয়েস্ট সো গাইজ আমি এখন লঞ্চের ওপর উঠে গেছি এই যাচ্ছি কোথায় জগদ্দল জগদ্দল ও এখন যাচ্ছি জগদ্দল ওখান থেকে স্টেশন থেকে ব্যারাকপুর মানে ফার্স্ট ক্লাস লাগলো আজকের পুরো দিনটা মানে থার্টি ফার্স্টে মানে এনজয় এনজয়তে কাটালাম যাক সবাইকে জানাই happy new year in advance সবাই এনজয় করো বছর ভালো করে কাটাও নতুন বছর এর খুব ভালো দিন আসুক সবার স্বপ্ন পূরণ হোক ব্যাস লাভলি লাগছে লাভলি আমার ফোনটা যদি একবার হাত থেকে পড়েছে আমার জীবন বরবাদ দেখো বন্ধুরা লঞ্চ ছাড়ুক দেন বাকি ব্লগটা নিচ্ছি বাট ব্লগ দেখতে থাকুক তো জাস্ট লাঞ্চ ছাড়লো এরকম ছেড়ে দিয়েছে হ্যাঁ আবার আসবে যদি পুজো দিদি বলে দেখো না হাত দিকে রিভার তাই বলে গ্যাঞ্জেস জগদ্দলে নামলাম হ্যাঁ, না হ্যাঁ, জগদ্দল এবার এখান থেকে কোথায় যাব রানীঘাট জগদ্দল ফেরি সার্ভিস বাবা রে অনেকটা বাকি চলো দাদা বৌদি বিরিয়ানি খাবো এবারে মারাত্মক খিদে পেয়েছে সপ্তশী বই দাদা বৌদি বিরিয়ানি কি আছে কি আছে না আচ্ছা এটা কি পার্সোনাল লাইন এটা লাইন আচ্ছা এটা লাইন এখনো রাতও হয়নি এখন থেকে লাইন আছে এই কিছু গাড়ি থাকে না সব জায়গায় তো দেখুন এরকমই হবে সেটাই এই যায় দাঁড়াও না তিনজনই তো আছে হয়ে যাবে কারণ এই সবটা আসা যাবে সবসময় আসা যায় না সেটাই হলো কথা তো আমি এখান থেকে খাবো খেয়ে আমি অটো ধরে ডাইরেক্ট বাড়ি কেননা মা ভাই বেরোবে সেটাই তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি কোথায় গেলে তো গাইস ফাইনালি ঢুকলাম ও মাই গড এটা হাত দাবে সবার আগে hand wash yes hand wash first এই আমাকে দাও আগে তো হ্যান্ড ওয়াশ করে দিলাম এবারে আমরা ঢুকেছি দাদা বৌদি বিরিয়ানিতে তো প্রচণ্ড রাশ প্রচণ্ড ভিড় এবার আমার এই আমাদের জায়গা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ প্রচন্ড ভিড় এটা কিছুই না যত রাত হবে তত বিরিয়ানির ভিড় তত হবে তাই তো তো ভাই আমার প্রচন্ড খিদে পেয়েছে আমাদের দাঁড়িয়ে রয়েছে প্রচন্ড খিদে পেয়েছে সকালবেলা কফি খেয়ে রয়েছি কষ্ট লাগছে না আর লাস্ট খেয়েছি মাত্র পাঁচ পিস আমার এখন ফাইনালি বসতে পেরেছি এখানে সপ্তশী বসে আর পর প্রচন্ড ভিড় গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এরকম জায়গা নেই তাই জানো আর প্রচন্ড ভিড় এখানে তো একটা জিরা করলে অনেক মানে যত রাত হবে তত কিন্তু ভিড় এখানে বেশি হবে আমার মা ভাই রেডি হয়ে বসে আছে আমি বাড়ি যাব আমার মা ভাই বলছে চল বেরোবো তো কোথায় বেরোবো জানি না কালকে পার্সোনাল সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার কালকে মা বলছে কোথাও বেরোবে কিন্তু কোথায় বেরোবে জানি না এটাও সারপ্রাইজ এক্স্যাক্টলি সারপ্রাইজ তো বাবু তো গাইস খেয়ে নিই প্রচণ্ড ভিড়ে পেয়েছে গাইস ওই জন্যই হাত ধুতে বললো বুঝতে পেরেছে তো এই কারণেই হাত ধুতে বলে যেটা চামচ নেই বলে তো কিছু করার নেই ক্যান্ডি খাই গাইস খেয়ে পরে কথা বলছি বাই আচ্ছা অপূর্ব guys yes yes very nice কপাল ভালো লুক আমি লেগ পিস দিয়েছি আমি আমি হ্যাঁ, আরো লেগ পিস খেয়েছি মানে বেশি খেতে পারলাম না এই দেখো পার্সেল করে নিয়েছি এও তাই ও পার্সেল করেছে এখন কি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ নব জায়গা আর খাওয়ার দম ছিল না কেননা প্রচুর কোয়ান্টিটি দিয়েছিল প্রচুর কোয়ান্টিটি এত কোয়ান্টিটি মানে বলার মতো না আমি প্রথমবার এরকম বিরিয়ানি তো বলছি যে এত বিরিয়ানি কোয়ান্টিটি মানে বাবা করা যাচ্ছে না যাই হোক আমার খাওয়া হয়ে গেছে এখন আমরা উঠবো বাড়ি যাবো বাড়ি গিয়ে আমি একটু ঘুম লাগাবো দেন আমি আবার বেরোবো ফর ক্রিসমাস পার্টি খাওয়া হয়ে গেল গাইস তো আজকের ব্লগ আপাতত আসবে এই অবধি আবার আসবো পরে অন্য কোনো দিন নতুন ব্লগ আসবে ও অল টাইম তো ফোনে বিজি ফোনে বিজিই থাকে ছাড়ো ভালো করে দিনটা কাটাও গাইস খুব ভালো হোক সবার হয়ে গেল তো খাওয়া তাহলে এবার back to home back to home আমি যাব অটো করে ওরা যাবে ট্রেনে করে আমি তো অটো করে চলে যাবো এই সপ্তষী goodbye hello we are now going back to home yes of course